আর দুই হাজার একুশ ফেব্রুয়ারি এক তারিখের দিনের মধ্যে বর্মার দেশের পাৱাৰৰে খরাফ মিলিট্রিত্বর হতুন বেকানুনি কব্জয়েদে ইয়ানৰ ওরে দেশত্যা মানুষ বেশা বেশি নারাজ আর পেরেছে আনা কোপগুড়ি বাদে দেশত্যা মাঞ্চল লেজার প্রেসিডেন্ট ও অমিং তে অংসান সুশীতে হিবার ফুয়াতি জিন অফিসিয়াল মিনিস্টার কল আছে এন্দিলা এলমদার কল খবর লেখক কল এন্দিলা অ্যাক্টিভিস্ট কল চৌরক কলর ইয় নিজের গরম মধ্যে বনগুড়ি এটা কে মদত গড়ি বলল আর দেশত্যা বুদ্ধি আনা রাজা বানাই দি হিতার পাওয়ার রে বেকানুনি মিলিটারি কবজা করছে দেহিয়ানা দেশত্যা মানুষ বেরাজি ওয়না ಶಾಂತಿ ತರಕುರಿ ಹೊರತಾಲ್ಗೊರದ್ದೆ ಹಿಂದಿಲ್ಲ ದೇಶಿಟ್ಟ মানুষ পাঁচ হাজার ওরে পর্যন্ত বনগরি রাখি বলি হয় হিন্দিলা কিছুমার বনগরি রাখি দে হিন্দিলা জুলুম সাথা হাত দে দেশের সিয়াসি গরিয়া অ্যাক্টিভিস্ট কল জিয়লর মধ্যে অন্য দুসরা জাগাত খাস গরি বনগরি রাখি হিন্দিলা মিলিটারি হসপিটাল মধ্যে বনগরি রাখি নিজের দেশিত্ব মঞ্চর ইজ্জতর ওরে কোনো একখান ইজ্জত অনেকক্ষণ শান্তি এক করিল্লা দেখা নজর আর নফর সিরাগরিয়না ইন্দিলাগুড়ি জুলুমগুড়ে ইয়ার বাদে ইন্দিলা ইজ্জতর ওরে লুসান হদ ইন্দিলা কিসিমর এখন মানুষ জিন বন বনগুড়িরে কেহি তারা হন সাফ সুতরা ফানিও নফর হানাফি নয় নফর থাকি বল্লা জাগাই নফর দাবাই এলাশো নাফাতে হিয়ানাল্লাহ বলি বেশা বেশি তারাল্লাহ এখন ওয়ান জররে দাবাই ওষুধ হানাফিনা সাফ সুতরা পানি विशेष জরুরি বলে হয় আজিয়া সি আর সিআরপিএইচ উত্তর হতন হয়ে জীবানি কি national unity government of Myanmar জ্ঞান ওই ওইদে আছে সি আর পি এইচ এর খবর সি আর পি এইচ উত্তর হতন বেশা বেশি বাপা চিন্তা করে দেশটা মানুষ পেরেশানি জুলুম হাত দিয়ে আনত এখন বর্মার পাবলিকে তিন্না সিসর ওরে জুলুম লৈ মোকাবিলা করা ফের ফলে শুরুত মিলিটারি জুলুম দুই নম্বরত কোভিড নাইন্টি তিন নম্বরত মিলিটারি কলে দেশটা মানুষের আনারে কোপ কুচি দেখিয়ান এখন টাইম মধ্যে বর্মার দেশের দিকে মানুষ তো তো জিয়াত প্যারেশানের মধ্যে দুনিয়ার মধ্যে কেউ নাই যে হিন্দিলা দেখা আজিয়া পিপিএসটি তরহতন বর্মা আগাগুড়া মারামারি রে তিয়াগরাই রাজির পতই সংন্যাসের কুচে দে হাতিয়ার দজিতে দায়িত্বর হতন আজিয়া মাসরার শান্তির তরফ হামগুড়ি যাইবর এলা এন সি এ ইএও COVID-19 Situation Management Committee CSMC তরফতন আজিয়া দশ পনেরো জন মানুষ লয়না শান্তি তরফ করে মম্মিকা কোভিড নাইনটি লৈ মানুষ ডুবাতে পিয়ারান লই ইতারে বাসাই লই বললা আর এলাস করি বললা আর শান্তি তরফ করে হামগুড়ি ফারি বললা দাসে জিম্মা লই হামগুড়ি যাইব বলি হয় আজিয়া এলান করছে যিবা কি পিপিএস টিত্তর মশারা এখন টাইম মোহাম্মদে আজিয়া Faisalagul jideyhan ammodi ehano time ammodi oizadde COVID-19 coronavirusor বেরামর হালহালিয়াতর ওরে আর রকি বল্লা মানুষরে এলাশ করি ফারি বল্লা জলতি তুই জলতি হাতে হাত মিলাই হামবালা তরি গাল গড়ে যাই বল্লা বলি পিপিএস চিত্তর হতন আজিয়া দিনের মধ্যে ফয়সলা গান Razirobotoi Masharaguri Kide Hian Zanake Zibaniki NCA EUR COVID-19 Situation Management committee বুলি হয় নাম দিয়া কি আর দায়ী বা বান্ধে ফলে শুরুত এক নম্বরের মধ্যে জীবানিকি বমগ্রী পয়েঙ্কা ইয়ার বাদে বমগ্রী সাইঙে ইয়ার বাদে রেব মিও ইউস টনি সমরা জালে রেব সাইনি ডাক্তার সাইউ নাইম আঙে নে ইয়েন সু বমু সহেসে bomu samu ewa ar itarat হতন মজদুল সাথে সংনেশর করিও না মন্তু ফজত নদেন দিলা দেশুত্তা মানুষের শান্তি সাথে এরাশ গুরি ফার দিয়ে বাসা লই ফার দিয়ে হিন্দলা তরিক হামগুরি যাইব দি হিয়ানোর ওরে রাজি রব্বত ওই দি হিয়ানো জানা কি এনসিএস ইএও তারাত্তর হতন সাইন গুচি দিয়ে হিবা মধ্যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাসর রকিবুল্লাহ কমিটি বানিয়ে দিবাম মধ্যে এখনো টাইম জিয়ান সলের হালাতর ওরে মানুষের বাসার লই বলা দে এলাশ করি বললা হামগুড়ি যাইব হদ দে আর ওরে আর দেশের ভিতরে স্টেক হোল্ডার লই মিলিয়ানা ইন্দিলা পা দেশের ইন্টারন্যাশনাল হকুমত লই দে ইন্টারন্যাশনাল ডাইকল লই হাতে হাত মিলাই না বেগিনে সুন্দর করি মদত করি যাই পারি বললা আর মদত করি বললা হাম যাইব বলি হয় আজিয়া দুনিয়ার মন্তব আগাগোড়া সাপ করে বয়ান করছে দেশের তো মানুষের হালত দেখিয়ে না ترقتون بشابشی فتوره ار بشابشی پرشار لگه دشتا مانوش زندلا کسومر توزیالو تقلیبلی مانوش সেফটি করে হসপিটাল যাইও না পার যে জায়গার মধ্যে যাইতে স্যার সে জায়গার মধ্যে মিলিটারি করে ধরে ফেলের আর মিলিটারি মারি ফেলের মানুষকে আছে জানালা বলি হনে মারা মানে ওর পছন্দ করে সুন্দর করি না তরফ করে হাম করি বললা বলি তারা সুন্দর করে প্ল্যান করি আজিয়া هوگو حتیت دریا دای لیده سر مشارک و جیده هیانو زنگ زینی مده سده حتیت دریا دای ملتری شیف کل آسده هیانو زنگ kada nerisarat ba Burmar media nerisarat hi bati July na sele na taw na seta July 26 tarikh 2021 diba tanda cho tanda cho do hode reporter hi bade benjanwe hode Tanzania ripotari bali মানুষ হাজার পর্যন্ত আছে দেখেন উটন কলেকশন বাসি দিয়ে ইনরে রেখে কাদা জাগা মাদে ফানি উড়ানো ধরিয়া বিগিয়ে গো দেখেন দিলা হালত কল ওই এদে মানুষ শুনে হেন দিলা হালত কল মাঝে দাঁড়ে এদে ইয়ানোর লপা গিয়ে হেন মানুষ হাজার পর্যন্ত আছে দে র উটন শিখর কলেকশন দিয়া রিফুজি আছে ইয়ানোর মাঝে ধরমর যদনর জরিয়া আর জোয়ারর পানি ডলর পানি গুড়নর জরিয়া পানি লই ঘুরি যায় রে গুড়া খেয়ে মধ্যে ডুবি গি গই দিহি আনন্দ জরিয়া ঠিক তাক কলে হাইতি লইতি আশি তাইতি বিচি তঙ্কিলা নষ্ট হল তার মাঝে হরিয়ে দিয়ে ইয়ানোর গাছে বিকেলি খবর খাই ইয়ে ঘর কোভিড নাইন্টিন বিয়ারাম এদে টাইমের মাঝে আরো খেয়ে মাঝে পানি উঠতে দিয়ে ডুবি গি গই দিয়ে হিনল লাগলি খানা পানি মুশকিলা তকল লই আর দাবাই ওষুধ দুই নভারের দেখেন দিলা তঙ্কি তকল লই আ যায় নভারের দেখেন দিলা মুশকিলা তকল লই তারা বাজি দিয়ে গই দিয়ে halotiyanoore he republican hi nomade tagide bormar dian nijo kesere teken hi nomade ase de kemor zimmadar u montaje hodi be neru sara maze report করছি হেঙ্কর হেমম মাঝে পানি উড়ি রয়ে দে দুই দিনের ওরে পর্যন্ত এগুলি হয়ে কোন দিন পানি লইয়া রে দুটা মাঝে আসিল রাস্তাত বা ডুবি গিয়ে গই আঁটি বেলা হালম মাঝে ফানি বাড়ি আসে দে তো হিয়ান বলি ন ধরম হালত কি ফানি উঠে দি হিয়ান বলি ন ধরম রজত দরিয়া দিনি ভালো আর দাসে হা ফানি উড়ালো ইয়ারে দরিয়ার দরের ফানি লে দিনি মিয়া ইয়ারে ধরম জবরদস্ত ফানি উড়ি গিয়ে গই দি হিয়ানোর হর গরর উড়র ওর পর্যন্ত ফানি উঠতে গই দিলা হর আমি বললা বৈবত্তি লতি বেশি মুশকিল এত ইয়ে হ্যাঁ ঘর গরর ওর ফানি উড়ি গিয়ে গই দে তো লা তো ফানি মানুষ সকল বইবল্লা থেকে জাগা দন আরো রিপোর্ট দিয়ে দিয়ে কেমন জিম্মাদার হয়ে আরো হদে কেমি মাঝে ইয়ার আগর বছরও পানি অকল উঠিলে আছে মতর এবছর হেন্দিলা বেশি পানি উঠছে দিয়ে কোনো অত্তম মাঝে নহলিও হইল কেমি কোভিড নাইন্টিন ইয়ার যদি হেন্দিলে ওই এত লাগলি খাইবার লইবার পাপক এরা করলে বেশি মুশকিলাতে এটা হালত ইয়ানোরে কিছু আছে মানুষের বাসা দে হালতর বরে এবস্তা এবস্তা কলরে মদত দিল দে আছে ইয়াদা আছে মাসের প্রান্তীয় জায়গায় দিয়ে হেন্দিলা লাগুলি দিয়ে দে চলি ইনো ফুরাইদা বেগুই দেখে নিলা হালো সমাজে রিফুজির খেমলা কল দিন লারাতি বাসিবলা তাকে দিহি তারা টানা লনা লইয়া রেদাসে রাশন ফুরাইদা দিক পাবে বেশি আরো রিয়দ আছে মানে হই তো কোভিড নাইন্টিনের জরিয়া ফারাম মাঝে আই যাই না ফারের বন্ধ করিয়ে যে তো তারা তুই মাছ তরকারি লাগে দিয়ে ইনো কলই কিনিতি লইতি মুশকিলাত কলই আর সাবনও গেরা নাই হাতও গেরা দিব লাগাছে জিন মালামাল কল লাগে হি নাই কিনিবলা যাইবলাই আছে আসাম নগরে মুশকিলাতো আর আর খেমম W P world food programme খাবার আছে টিম আছে দেখি বাইয়ে মদত করে দিবলা টিয়া পয়সা কলরে আছে ব্যাংকলে ইয়ারে আছে হামগরি না পারে কই বেশা বেশি মুশকিল ইয়ারে আরো বেশি দুঃখত ফুরি যাবে দেখেন দিল্লা তারা হালত এগুলি হয়ে রিফুজি কেমত আছে দে ও উ মাউন্টাজ হদিস বাইয়ে লাগাতাম মাঝে রিপোর্ট হই এখন কল্লাজম ফারা হদে আনুমাদিক দিন লারাতি বাসি বলা রিফুজি বলি তা কেদে মানুষ লয়ে দে রং উ শহরর উত্তরদা হতি আছে দে খেম হে আনুমাদে সুন্দর ফারার মানুষ তই টোটাল নশো জন পর্যন্ত আছে তার মানি কোচকল ফ্যামিলি ওই যে একশো বাষট্টি ফ্যামিলি লেয়ারে মানুষ নশো তেষট্টি জন পর্যন্ত সুন্দরবন থারার মানুষ ফেডে ক্যাম্প হিবাম মাঝে আছে যারা মুশকিল আছে তারা ইয়ান ওই যে খবরের রিপোর্ট